এটা কেমন খালি হাতে আইসে করার জন্য একটা পিস্তল নিয়ে আসতে পারতো আচ্ছা পিস্তল বাদ একটা ছুরি নিয়ে তো আসতে পারতো আরে না অস্ত্র দিয়ে না ছুরি দিয়ে তোদেরকে ভয় দেখাবো করোনা দিয়ে আমি করোনা পজিটিভ Thank you.